প্রথমে আজকে আমি দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমাদের নতুন স্টুডেন্ট তামিম তামিমের আজকে মূলত ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দিব তো আমরা যে কাজগুলো শিখব ফাইবার ডট কম এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস ধরতে গেলে পৃথিবীতে এখন তৃতীয় স্থানে আছে এই মার্কেট প্লেসটা এর থেকেও আরও মার্কেট প্লেস আছে যেমন আফর কাছে ফ্রিলান্সার আছে অ্যান্ড তৃতীয় পজিশনে আছে হচ্ছে ফাইবার তারপরে গুরু আছে পিপল পাওয়ার আছে অনেক মার্কেট প্লেস আছে কিন্তু বেসিক যারা একদম বেসিক লেভেলে তো তাদের জন্য আসলে এই এটা এই ফাইবার ফাইবারে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আদার্স মার্কেট প্লেসে আপনি ইজিভাবে কাজ করে নিতে পারবেন তো আমরা যেগুলো সার্ভিস শেখাবো বা আমরা যেগুলো ট্রেনিংয়ের ভিতরে শেখাই সেগুলো যদি আমি আপনার আপনাকে দেখাই দুই একটা সার্ভিস যদি দেখাই আমি আবার আসি এখানে আমি একটা ট্যাব নিয়ে আসি এটা হচ্ছে আমাদের website new life learning institute যেহেতু আমরা একটা কাজ শিখবো অবশ্যই তো আমাদের কাজের ই ই থাকতে হবে বিষয়টা জানতে হবে যে আমরা যে কাজটা শিখবো সে কাজের কি আদৌ চাহিদা আছে কিনা মার্কেট প্লেসে এটা কিন্তু অবশ্যই জানতে হবে তো আমি ডিজিটাল মার্কেটিংয়ে চলে গেলাম তো ডিজিটাল মার্কেটিংয়ের এখানে আসলে এখানে আমাদের কিছু শিডিউল দেওয়া হচ্ছে এর থেকেও আরও বেশি বিষয় শেখানো হয় ঠিক আছে আরও এক্সট্রা অনেক বিষয় থাকে যেখানে এখানে ইনক্লুড করা হয় নাই পরবর্তীতে ইনক্লুড করা হবে আপাতত এটি মেদে যদি দেখায় প্রথমে যদি আমি দেখাই আপনাদেরকে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব প্রমোশন এখানে যদি লিখি YouTube YouTube promotion YouTube promotion এই সার্ভিসটা আমরা লিখে সার্চ করলে এখানে বাংলাদেশের প্রায় বাংলাদেশ পাকিস্তানি ফিলিপাইন নাইজেরিয়া আমরা টোটাল এই কয়টা দেশ ইন্ডিয়া এই কয়টা দেশে মূলত আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি আর বাকি যত কান্ট্রি আছে সবগুলো মানে তারা বাই করে আমরা এই চার পাঁচ দেশের মানুষগুলোই আমরা আসলে বিক্রি করি আর সারা পৃথিবীর মানুষগুলো আমাদের সার্ভিসগুলো কিনে নেয় তো এবার দেখেন এখানে দেখেন তেরো হাজার সার্ভিস আছে যদি আপনি এই ক্যাটাগরিটা বাদ দিয়ে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে যান তাহলে আপনার সাথে প্রতিযোগিতা হবে এক লাখ মানুষ তাহলে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখে কম প্রতিযোগিতাপূর্ণভাবে আমরা কিন্তু সাকসেস পেতে পারি খুব অল্প সময়ের ভিতরে যারা ডিজিটাল মার্কেটিং শিখে তারা কিন্তু খুব অল্প সময় সাকসেস পায় তো এবার দেখেন বায়াররা সবসময় আইসা এবার এইভাবে সার্চ করে ইউটিউব প্রমোশন লিখবে লেখার পরে এখানে দেখেন suggest tag YouTube monetisation YouTube marketing YouTube SEO Instagram Shopify promotion YouTube channel YouTube YouTube থামলেট এইগুলো কিওয়ার্ডগুলো বেশি লেখে সার্চ করে বিদায় এটা সাজেস্ট করতেছে আমাদের এইখানে সার্চ ইঞ্জিনের তো এটা তো এখানে দেখেন একটা বায়ার যখন এটা লেখে সার্চ করবে তখন এখানে আইসা অনলাইন শো করবে অনলাইন অনলাইন ওকে অনলাইনে এসে ক্লিক করবে তো ক্লিক করলে দেখেন এখন আপনার প্রতিযোগিতা আছে হচ্ছে এক হাজার মানে এগারোশো পনেরোটা সার্ভিস কিন্তু আপনার সাথে প্রতিযোগী এখন এখানে কিন্তু আমরা যেভাবে গিক প্রমোশন করি দেন গিকের গিকগুলো এসি করি খুব অল্প সময়ের ভিতরে আমরা এক থেকে দুই নাম্বার পজিশনে কিন্তু থাকতে পারবো এবার যদি আমরা সার্ভিসগুলো দেখি প্রথম এই সার্ভিসটা যদি দেখি দেখেন এখন চোদ্দোটা কাজ রানিং আছে চোদ্দোটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি টপ রিলেটেড সেলার যদি আমরা তার সার্ভিসগুলো দেখি তার বেসিক প্যাকেজ দেওয়া আছে একশো আশি ডলার এবং স্ট্যান্ডার্ড দেওয়া আছে দুইশো পঁচানব্বই এবং প্রিমিয়াম দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ তো আমি সব মিলে সব বায়াররা সব মিলে মূলত স্ট্যান্ডার্ড প্যাকেজটা সবচেয়ে বেশি সেল হয় যদি আমি ক্যালকুলেটর করি ক্যালকুলেটর ক্যালকুলেটর যদি করি এখানে দেখেন কতগুলো সার্ভিস দেওয়া আছে দুইশো দুইশো পঁচানব্বই ডলার করে যদি দৌড়ি দুইশো পঁচানব্বই গুণন হচ্ছে কতটি কাজ করছে চোদ্দটা কাজ বর্তমানে রানিং আছে মোটামুটি চার চার লাখ টাকার কাজ বর্তমানে রানিং আছে তার এটা এটা কিন্তু একটা গিগ থেকে তিনি কাজ করছে কত দেখছেন চারশো আটান্নটা শুধু রিভিউ পাইছে চারশো আটান্নটা রিভিউ পাইছে সব বায়ের কিন্তু রিভিউ দেয় না একশোটা বাইরের ভিতরে তিরিশটা চল্লিশটা বাইরের রিভিউ দেয় আর বেশিরভাগ বায়ারগুলো রিভিউ দেয় না যদি আমি এখানে এখনই দেখতে পাইলাম আমরা প্রায় এক মানে চার হাজার একশো তিরিশ ডলার বর্তমানে কিন্তু রানিং আছে কাজ তো আমি যদি এটা গুণন করি বর্তমানে লোকাল মার্কেটে ডলারের দাম একশো বিশ টাকা আমি যদি একশো করে ধরি তারপরে কিন্তু এখানে প্রায় কত আসতেছে চার লাখ তেরো হাজার টাকা কাজ চলতেছে বর্তমানে যদি এবার আমি অ্যাভারেজ হিসাব করি চারশো আটা আটান্নটা যদি হিসাব করি এটা বাদ হ্যাঁ ঠিক আছে চারশো আটান্ন চারশো আটান্ন গুণন যদি একশো করে ধরি তখন পঁচাশি টাকা ছিয়াশি টাকা ডলার ছিল তো এবার দেখেন এখান থেকে তিনি কত টাকা ইনকাম করছে ঠিক আছে এখানে প্রায় পাঁচচল্লিশ লাখ টাকার মতো ইনকাম করছে তিনি এখানে কিন্তু তিনি একটা সার্ভিস শুধু ইউটিউবের একটা সার্ভিস দিয়ে কিন্তু ইনকাম করছে আরও কিন্তু এরকম সার্ভিস তিনি অনেকগুলো দিতেছে টোটাল কাজ করছে কতগুলো দেখেন ষোলোশো ছিয়ানব্বইটা শুধু রিভিউ পাইছে দেখছেন প্রতিটা সার্ভিস কিন্তু আলাদা আলাদা এটা ইউটিউব এক্সপার্ট ইউটিউব প্রমোশন করতেছে মিউজিক এক্সপার্ট ইউটিউব কনসালটেন্স এগুলো আরও অনেক কিছু আছে দেখেন এখানে তার কতগুলো সার্ভিস আর তিনি কাজ করছে এতগুলো যদি আপনি হিসাব করেন তো এখান থেকে কিন্তু তিনি প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর লক্ষ টাকা কিন্তু ইনকাম করছে শুধু একটা প্রোফাইল থেকে বা একটা অ্যাকাউন্ট করে এবার দেখেন তিনি আসছে কত সালে দুই হাজার সালে আসছে এটা বায়ার হচ্ছে মানে সেলার হচ্ছে ইসরায়েলের তো আপনি যদি একটা হিসাব করেন তিরিশ আমি যদি অ্যাভারেজ পঞ্চাশ লাখ টাকাও ধরি তার অ্যাভারেজ হিসাব ধরেন এখানে কয় বছর করতেছে আঠারো আঠারো সাল থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তার মানে টোটাল চার বছর ধরে কিন্তু তিনি কাজ করতেছে মানে চার বছর ধরে কাজ করতেছে চার বছরে কি একটা একটা বাংলাদেশের একটা চাকরিজীবী হোক চার বছরে কিন্তু তিনি কিন্তু সরকারি চাকরি করলে কিন্তু পঞ্চাশ লাখ টাকার মালিক হতে পারবে না সেটা কখনোই না হ্যাঁ সেটা কখনোই না হবে না সর্বোচ্চ তিনি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা স্যালারি পাইতে পারে তিরিশ হাজার চল্লিশ হাজার স্কেলের উপর নির্ভর করে আর এখানে ক্লাস একটা ফাইভের ছেলে আইসাও কিন্তু সার্ভিস যদি শিখতে পারে তাহলে কিন্তু ভালো পজিশনে যাইতে পারবে এরকম সেলার যদি এটা তো দেখালাম ইসরায়েলেরটা এবার যদি আমি ধরেন বাংলাদেশি দেখি দেখি এটা পাকিস্তান হবে মেবি দেখি এটা দেখি আমি এটাও তেরোটা কাজ রানিং আছে এটা কোন দেশি টপ রিলেটেড সেলার হয়ে গেছে এটাও আঠারো সালে আসছে বারোশো কাজ করছে এটা হচ্ছে পাকিস্তান ওকে আমি দেখি বাংলাদেশের কি আছে ওকে তো আবার বলবেন যে বাংলাদেশে কেউ নাইকা তো আমি বাংলাদেশেরই দেখাই এটা পাকিস্তান এগুলো কাজ বেশি করে হচ্ছে পাকিস্তানিরা ঠিক আছে পাকিস্তানি হ্যাঁ ইউটিউবের প্রমোশনের কাজগুলো পাকিস্তানিরা বেশি করে এটা কোন দেশি এটাও রোমানিয়া ওকে এটা না বাংলাদেশের চেহারা তো আমি দেখতেছি না ওকে এটা মেবি বাংলাদেশি দেখি আর ছয়টা কাজ রানিং আছে দেখেন সবারই কিন্তু কাজ চলতেছে এটাও পাকিস্তান তো বেশির বেশি সার্ভিসটা দেয় মূলত পাকিস্তানরা কিন্তু ফ্রিলান্সারের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ ধরতে গেলে প্রথম স্থানেই আছে হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ এই যে এটা বাংলাদেশি দেখেন তিনি আসছে দুই হাজার বিশে দুই হাজার বিশে আছে তার কেরিয়ার হচ্ছে দুই বছরের কেরিয়ার তো এখানে তিনি কাজ করছে কতগুলো টোটাল টোটাল কাজ করছে তিনশো একত্রিশটা তো এখানে তার সার্ভিসগুলো যদি আমরা দেখি একটা সার্ভিস দিতেছে দেখছেন একটা সার্ভিসই আর কোনো সার্ভিস দিতেছে না শুধু একটা সার্ভিস থেকে কিন্তু তিনি হিউজ টাকা ইনকাম করতেছে আর যদি আমরা তার ডেলি ডলার মানে ডেলি কাজ করে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো ছয় ঘন্টা আগে একটা ডেলিভারি দিচ্ছে এক ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে একদিন আগে ডেলিভারি পাঁচ দিন আগে ডেলিভারি মানে ডেলিভারি প্রতি মাসে দেখেন কতগুলো প্রজেক্ট নামাইতেছে এবার যদি তার প্রাইসগুলো দেখি তার প্রাইসটা যদি দেখি আমরা এখানে তিনটা প্রাইস দিতেছে দশ ডলার এখানে দিতে চল্লিশ আর প্রিমিয়াম হচ্ছে সত্তর আমি যদি চল্লিশ ডলার করে এবার ধরি তাও মোটামুটি কিন্তু তার বিশ তিরিশ হাজার টাকার কাজ কিন্তু রানিং চলতেছে বর্তমানে কিন্তু প্রতিদিনই কিন্তু অর্ডার পড়ে তিনি কি করবে পাঁচ হাজার মানুষের কাছে এটা প্রচার করে দিবে অডিয়েন্সের কাছে তো এইটুক কাজ করতে সর্বোচ্চ আপনার এক ঘন্টা সময় থেকে দুই ঘন্টা সময় লাগবে আপনি যদি অ্যাভারেজ একদিনে যদি চল্লিশ ডলার ইনকাম করেন ধরেন এক হাজার টাকা ইনকাম করেন তারপরে কিন্তু মাস শেষে কিন্তু আপনার হিউজ একটা অ্যামাউন্ট দাঁড়াবে আর এখানে যে প্রজেক্টগুলো আসে ইউটিউবের প্রজেক্টগুলো দুশো থেকে তিনশো ডলারের উপর প্রজেক্ট হয় যাই হোক আমি একটার ভিতরে এত সময় স্পেন্ড করতে চাচ্ছি না যেহেতু আমাদের সার্ভিসগুলো অনেকগুলো আছে আমি এখান থেকে যদি আরেকটা দেখাই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে আমি যদি ইনস্টাগ্রাম দেখাই insta sorry Instagram promotion okay marketing আর প্রমোশন সেম কথা নো প্রবলেম এখানে দেখেন ছয় হাজার সার্ভিস আছে ছয় হাজার অলি তো এবার যদি আমি তাদের সার্ভিসগুলো যদি দেখি এই যে এটা বাংলাদেশি মেবি দেখি কতগুলো কাজ রানিং আছে দেখেন অনেক পঞ্চাশটা অর্ডার বর্তমানে রানিং আছে অনেক পঞ্চাশটা যদি আপনি অ্যাভারেজ একশো ডলার করে দেখেন তারপরে কিন্তু তার প্রায় পাঁচ লক্ষ টাকার প্লাস কাজ চলতেছে ঠিক আছে আসছে কত সালে একটু যদি দেখাই আপনাকে দুই সালে আইসে বাংলাদেশি তিনি টোটাল কাজ করছে কত পাঁচশো পঁচাশিটা এখন বলেন তার যদি এই মেয়েটার যদি পঞ্চাশটা প্রায় পঞ্চাশটা কাজ রানিং থাকে আপনি কি এখান থেকে একটা পাওয়ার অধিকার রাখেন যদি কাজ পারেন এই একজনের পঁচিশটা চলতেছে তো এই একজন দেখি কতগুলো চলে এই একজনের সাতষট্টিটা কাজ বর্তমানে রানিং আছে পঞ্চান্ন ডলার করে দিলে হিউজ একটা অ্যামাউন্টের কিন্তু কাজ চলতেছে তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে কী পরিমাণ কাজ কিন্তু এখানে অ্যাভেলেবল আছে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তো যদি আপনি মানে কাজগুলো যদি প্রপারলি না শিখেন তাহলে কিন্তু খুব একটা অর্ডার পাওয়ার চান্স খুবই কম আর সময় লাগবে বেশি ঠিক আছে ধৈর্য সহকারে কাজ শিখবেন ডেলি প্র্যাকটিস করবেন এখানে আসা কোনো ব্যাপারই না তো একটা জিনিস দেখছেন আপনি এখানে কিন্তু হিউজ কাজ পাওয়া যাচ্ছে দেখেন আটটা কাজ রানিং আছে সবারই কিন্তু কাজ টুকটাক রানিং আছে আটটা যদি দৌড়ি তাও কিন্তু তার চারশো ডলার মতো কাজ কিন্তু রানিং আছে চল্লিশ হাজার টাকা আপনি বুঝতেছেন ব্যাপারটা এখানে মার্কেট প্লেসের চাহিদা কীরকম আর দুই সালে আইছে দুইশো একশো সাতানব্বইটা কিন্তু শুধু রিভিউ পাইছে আরও এক্সট্রা অনেক কাজ করছে তো আমরা বুঝতে পারলাম যে এখানে যদি আমরা প্রপারলি কোনো কাজ শিখি তাহলে কিন্তু আমরা এখান থেকে হিউজ ইনকাম করতে পারবো এখানে দেখেন আরও অনেক সার্ভিস আছে এগুলো কিন্তু আমরা প্রতিটা সার্ভিস কিন্তু আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো যে এখানে কীরকম কাজ পাওয়া যায় আরও এক্সট্রা অনেক সার্ভিস আছে সেগুলো আমরা ক্লাসের ভিতরে করবো যাই হোক আমরা যেহেতু এখন কাজ শিখব তো কাজ শেখার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে ধরেন কিছু কিছু প্রতিষ্ঠান যারা করে কি মানে সম্পূর্ণ কাজ শেখানোর পরে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে দিবে তারপরে আপনার সাথে তাদের সাথে যোগাযোগ হয় না কারণ হচ্ছে তাদের কাজ শেখার সময়টা আর থাকে না সময় মানে শেখানোর পরে আপনাকে তো আর কোনো স্পেশাল সাপোর্ট দেবে না ওই তিন চার মাস সময় যদি যায় কিন্তু আমরা যেটা করি প্রথমে আমরা ফাইবার অ্যাকাউন্টটা করি ধরেন ফাইবার অ্যাকাউন্টের সাত দিনের ভিতরে আমরা গিগ পাবলিশ করব। তো আপনি যখন আপনার মার্কেট প্লেসে গিগ পাবলিশ করা থাকবে আপনি কিন্তু টুকটাক মার্কেট প্লেসে সব কিছু বুঝতে পারবেন প্রতিদিন যদি দশ মিনিট করে সময় দেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবেন দেখা যাবে এই তিন মাস তিন মাসের ভিতরে আপনার মার্কেট প্লেসের অভিজ্ঞতা ফুলফিল আপ হয়ে যাবে দেন আপনি কিন্তু এখান থেকে প্রথম এক থেকে দেড় মাসের ভিতরে ইনকাম শুরু করতে পারবেন যদি আমরা মার্কেট প্লেসটা পরে শিখাই ক্লাস সম্পন্ন করার পর তাহলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না মার্কেট প্লেসে কারণ এখানে তিন মাস গেল আবার আবার মার্কেট প্লেসের অভিজ্ঞতা নিলেন তিন মাস তাহলে আপনার কিন্তু ছয় মাস চলে গেল তারপরে তো সাপোর্ট পাবেন না কিন্তু আমরা যেটা করি ক্লাসের চলাকালীন অবস্থায় আপনার মার্কেট প্লেসে নামাই দিব আপনি এখান থেকে কাজ করবেন ইনকাম করবেন দেন আপনার অভিজ্ঞতা হলো লাস্টের দিকে আপনি তো সারা জীবন সাপোর্ট পাবেন নো প্রবলেম কিন্তু তারপরেও আপনার একটা হিউজ মানে কনফিডেন্স হয়ে যাবেন আপনি এখান থেকে ঠিক আছে তো যেহেতু আমরা এরকম একটা সার্ভিস দিতে চাচ্ছি যে আমরা এখান থেকে ইনকাম করব আমাদের এরকম একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের অবশ্যই কিন্তু একটা ফাইবার প্রোফাইল থাকতে হবে তাই না তো অবশ্যই ফাইবার প্রোফাইলটা আমরা এখন তৈরি করব কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা আমাদের ফ্রি স্টুডেন্ট আছে তারা কিন্তু সম্পূর্ণ ফাইবার অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন দুই সালের নিয়মে তো আমি চলে যাই হচ্ছে প্রথমে আমি একটা জিমেল তৈরি করব জিমেল কারণ একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের একটা জিমেলের প্রয়োজন হবে তো আমি জিমেলটা তৈরি করি তো অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট আমার জন্য ওকে আমার জন্য ওকে আপনার নামটা বলেন বা নামটা বলেন আমি লিখে দিই ইউবিএল অনুসারে মানে ID card no no no problem ID কোনো না ঠিক আছে আপনার হ্যাঁ বার নামটা বলেন A M I I M I Q U B L I Q B A L B A L Iqbal okay ঠিক আছে ওকে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একশো উনিশ দেখি নাই কিনা তামিম ইকবাল ইকবাল ইকবাল ইকবাল ওকে ইকবাল ওকে উপরেরটাই সব কিছু ঠিক রাখলাম শুধু উনিশটা যোগ করে দিলাম at the rate gmail dot com নিতেছে না তার মানে হচ্ছে ওকে আমি আরেকটা নয় অ্যাড করে দিলাম এটাও নিতেছে না ওকে তাহলে দুই হাজার বাইশ দিয়ে দিই দেখি নাই কিনা আপনার মতো আরও কয়েকজন মনে খুলে ফেলছে এটা ওকে দুই হাজার বাইশও নিয়ে নিয়েছে তেইশ তেইশও নিয়ে নিছে চব্বিশ নিয়ে নিচ্ছে অ্যাডভান্স আমাদের কাজই করতে দিতেছে না ওকে তামিং ইকবাল ইউজার নেমটি ব্যবহার হয়ে গেছে ওকে দুই হাজার বিশ উনিশ উনিশ অনা ওকে এবার নেবে দেখেন একটু দুই হাজার মানে বিশ এগারো নয় এটা দিলাম যেহেতু ভিডিওটা আছে নো প্রবলেম একটা পাসওয়ার্ড দেওয়ার কথা আমি একটা পাসওয়ার্ড আপনাকে লিখে দিতেছি এই পাসওয়ার্ডটা দেখানোর প্রয়োজন নাই ঠিক আছে ঠিক আছে আমি দিতেছি আমি এটা হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড আমি তৈরি করে দিলাম আপনার ফেসবুকে দিয়ে দিছি ঠিক আছে আর সমস্যা নাই এটা চেঞ্জও করা যাবে নো প্রবলেম ওকে আমি এবার নেক্সট করে ফেলি তো ফোন নাম্বার দেন একটা আপনার zero one seven two five nine eight one three seven five একটা কোড চলে যাবে আপনি আমাকে কোডটা দিয়ে দেন five three six two six two three seven ঠিক আছে তামিং ইকবল দুই হাজার এগারো নয় এটাই তো জিমেল ছিল ওকে আমি এবার যাচাই করে ফেললাম ওকে এখানে আপনার রিকভারি দিলে হবে না দিলে হবে সমস্যা নাই আপনার জন্ম তারিখটা বলেন পঁচিশ মাস ডিসেম্বর হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই ওকে ওকে হ্যাঁ ইয়েস আমি রাজি সম্মিত আছি no problem Tamim Iqbal okay জুমের চ্যাট বক্সে দিতেছি আপনি কি নিতে পারবেন জুমের চ্যাট বক্স থেকে ওকে আমি তো এখানে আমার আরেকটা কম্পিউটার আছি আপনার সাথে আরেক কম্পিউটারে ওটার সাথে কানেক্ট ওকে ওকে সমস্যা নেই আমি লিখে দিতেছি আপনাকে লিখে দিছি অবশ্য ওই আমার ওই কম্পিউটার থেকে মানে ইতিমধ্যে লিখে পাঠাই দিছি সমস্যা নাই তারপরে আমি আবার এটা কপি করে রাখলাম যদি আবার কোনো সমস্যা হয় তাহলে আমি ওকে সমস্যা নাই কম্পিউটার প্রতিদিন চালাইতে চালাইতে স্মার্ট হয়ে যাবেন নো প্রবলেম আমি জীবনে কম্পিউটারে ট্রেনিং করি নাই ঠিক আছে এখন কিন্তু কম্পিউটারে কোথায় কী আছে এটা কোনো বিষয় না ওকে যাই হোক এটা পরের বিষয় তো এটা আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে টোটালি এবার আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি তৈরি করার জন্য টোটালি প্রস্তুত ওকে তো আমি চলে যাব ফাইবার ডট কম লিখবেন Fiverr dot com F I V E double R dot C O M com okay first time এখানে আসতে হবে যেহেতু আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না অবশ্যই ক্লাসটা ফুল দেখতে হবে কারণ কোনো সময় অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় আপনার পরবর্তীতে একটা অ্যাকাউন্ট একটা পর্যায়ে চলে গেলে আপনার আর একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে তখন বা তখন ল্যাপটপ বাড়াইতে হতে পারে কম্পিউটার বাড়াইতে হতে পারে ঠিক আছে তখন আপনার অ্যাকাউন্টগুলো তৈরি করতে প্রয়োজন হবে তো আপনি ক্লাসটা দেখে রাখলে তাই না করলে সমস্যা নাই কিন্তু ক্লাসটা দেখা খুবই জরুরি তো আমরা এখানে আসার পর এটা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড আমরা এখানে দেখেন জয়েন লেখা আছে জয়েন এখানে জয়েনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে মেলটা আছে সেই মেলটা আমি এখান থেকে কপি করে দিব দেখেন এটা হচ্ছে তামিং ইকবাল এটা হচ্ছে আমাদের জিমেল এখান থেকে জিমেলটা দেওয়ার পর আমি এবার কন্টিনিউ করে ফেলবো ওকে কন্টিনিউ করার পরে এখান থেকে বলতেছি ইউজার নেম এখন আমি আপনাকে বলি ইউজার নেমটা আমি পরে লিখতেছি সমস্যা নাই এখানে দেখেন তারা দেখছেন একটা নাম দিছে এক্সপার্ট মমি কি লিখছে মমিম মমিন না মমিন ওকে যাই হোক এক্সপার্ট লেখছে ঠিক আছে এরকম নাম চান না সোজাসুদি আপনার নাম চান কোনটা বেটার হবে বলেন আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন নাকি আদার্স অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করার ইচ্ছা আছে যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে আমি একটা নাম চুজ করব তাহলে আপনি ইনস্টাগ্রামে সার্ভিসটা দিতে পারেন এটাতে সবচেয়ে সাকসেস আপনি পাশাপাশি অন্য সার্ভিসে দিতে পারেন যেমন এক্সপার্ট ইনস্টাগ্রাম অথবা আপনার নাম দিয়ে দিলাম তামিম এক্সপার্ট তামিম ইকবাল এরকম কিছু একটা দিয়ে দিব অথবা ডিজিটাল মানে কালকে বিষয় আমাদের করেন যে বিষয় আমি মানে ওকে ওকে ওকে ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি দিয়ে দিতেছি হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপার্ট দিয়ে দিয়ে দেখি হয় কিনা Instagram Instagram expert okay Tamim Tamim Tamim ঠিক আছে বান্নাম তামিম হ্যাঁ, আমি আইজি এক্সপার্ট এক্সপার্ট এটা দিয়ে দিলাম আর কি আইজি এক্সপার্ট তাহলে কি আপনি ইনস্টাগ্রাম না করতে চাচ্ছেন না টোটাল সার্ভিস দিবেন টোটাল সার্ভিস দিলে আমি আইজি দিব না তাহলে সব ধরনের সার্ভিস দিতে পারবেন ওকে এটাও থাক তামিম এক্সপার্ট এক্সপার্ট তামিম ইকবাল অথবা digital marketing expert Tamim Iqbal digital marketing দেখি ডিজিটাল লেখা যায় কিনা ডিজিটাল লেখা যাবে না এর থেকে আর বেশি লেখা যাবে না Tamim Iqbal IG expert Instagram নিয়ে আর ইউটিউব নিয়ে কাজ করা বেটার হ্যাঁ মানে মানে ওকে ইনস্টাগ্রাম না করেন ইনস্টাগ্রামের পাশাপাশি আমি সব ধরনের কাজই শিখাবো আপনি এই অ্যাকাউন্টের ভিতরে শুধু ইনস্টাগ্রাম নেন এটা বেটার হবে ওকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম কারণ হচ্ছে আপনি সবগুলো সার্ভিস দিতে পারেন user name no matter okay এখন ইনস্টাগ্রামের সব কাজটা সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে okay sorry at the rate Tamim at the rate ভুলে যাচ্ছি কেন at the rate T A M I M on okay ওই ফেসবুকের ওই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে এটা আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন বর্তমানে আমি যদি দেখি এটা আমাদের অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তামিম আইজ এক্সপার্ট মানে ইনস্টাগ্রামে একটা বলতেছে কি উপরে বলতেছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এবার দয়া করে আপনি কি ভেরিফাই করে ফেলেন নইলে আপনার সাত সাতচোদ্দ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে ওকে আমি রিসেন্ট করে ফেললাম এখান থেকে অ্যাক্টিভ করে ফেলবো অ্যাক্টিভে ক্লিক করলাম অ্যাকাউন্টটা দেখেন এখন গ্রিন বাটন আসবে ওকে সরি ও ঠিক আছে বুঝতে পারছি অ্যাক্টিভ হয়তো আমার এই ব্রাউজার থেকে হিস্টোরি নাও রাখতে পারে ওকে ব্যাপার না ওকে আপনি জিমেলটা ওপেন করে অ্যাক্টিভ করে নেওয়া যাবে আমি এনকম মুদ্রা করতেছি তো আমার আইপি ধরতে পারতেছে না সেই জন্য বলতেছে অ্যাক্টিভ হচ্ছে না ঠিক আছে ব্যাপারটা তো এটা বিষয় না এটা থাকা আপাতত এই একটা জিমেল আসবে এখানে কোড করবেন আপনি জিমেলটা লগ করে ফেলেন তো আপনার কম্পিউটারে এই ফাইবারে আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ লগ করে ফেলেন আপনার জিমেলটাও লগ ইন করবেন ব্রাউজারে আমি আপাতত অন্য কাজগুলো করে ফেলি এটা ভেরিফাই করার দরকার এখানে একটা বাটন আসবে সেট আমি তাহলেই করি আমার ব্রাউজার থেকে আমি করলে আবার আমি সমস্যা পড়বো কারণ আমি নিজেও তো কাজ করি ফাইভারে সেজন্য বলতেছি আপনি শেয়ার করতে পারবেন স্ক্রিন ওকে শেয়ার করেন স্ক্রিন শেয়ার অপশন আছে শেয়ার শেয়ার থেকে শেয়ার না এখন শেয়ার থেকে শেয়ার ওকে শেয়ার থেকে আবার শেয়ারে ক্লিক করতে হবে পাশে দেখেন কর্নারে এক সাইডে লেখা আছে share oh sorry sorry sorry sorry sorry sorry sorry okay এবার শেয়ার করেন দেখেন হয়ে যাবে হ্যাঁ হয়েছে ওকে মাউসটা আমাকে দেন আমি কাজটা করে ফেলি হ্যাঁ তাড়াতাড়ি করার টাই করি হ্যাঁ অ্যাপ্রুভ করেন ওকে ওকে আমি এখান থেকে আমি কি করব ফাইবারে চলে যাব এটা হচ্ছে আপনার আমি জিমেলটা আগে লগ করে ফেলি Ikan iya tiga, udah main tamim, nengbol, beli aja. ওকে ওকে ডান এবার হবে সমস্যা নাই অ্যাকাউন্ট লগিং হয়ে গেছে ওকে ডান এবার আমি যেটা করবো এখান থেকে ফাইবারটা লগিং করবো Fiverr Fiverr Fiverr Fiverr dot com আমি এখান থেকে সাইন আপ ক্লিক করবো এখানে আমি এই জিমেলটা দিয়েও হবে নো প্রবলেম জিমেল দিয়ে আপনি লগ করতে পারেন ইউজার নেম দিয়ে লগ করতে পারবেন তো আমার ইউজার নেম হচ্ছে কি Tamim Tamim sorry Tamim IG expert expert okay আর এটা হচ্ছে ইউজার নেম ওকে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে ফেলছি এবার দেখেন এবার আমি এখান থেকে জিমেলটা ওপেন করে ফেলি জিমেলটা ওপেন করলে আমরা ভেরিফাইটা করে ফেলতে পারবো এটা ফুল স্ক্রিন আসে না কেন ওকে ওকে দেখেন একটা কোড আসছে এখান থেকে আমরা কি করব অ্যাক্টিভ করে ফেলবো সেকেন্ডটায় active activate your account okay এবার দেখেন অ্যাকাউন্টটা একটা গ্রিন কালার আসার কথা ওকে বলতাছে সমস্যা দেখাইতেছে না চেঞ্জ ইউর ইমেল ওকে এরকম তো হয় না ওটা কিছু না ওটা আসতেই পারে এই মাত্র কোনটা আসছে পাঁচটা দশ এটা এটা খোলা যাচ্ছে না কেন এই যে যখন যখন আমরা আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাই হয়ে গেলো এখন আমরা ওইখানে অ্যাক্টিভিটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই গেলো এরকম একটা ছবি তুলতে হবে এগুলো হচ্ছে প্রফেশনাল ছবি দেখেন লোকগুলো এরকম একটা হাসি খুশি একটা ছবি তুলবেন আপনি তুলে এই ছবিগুলো দেখেন লুকগুলো কীরকম দেখছেন শুধু বডি দেখা যাচ্ছে আর মুখ দেখা যাচ্ছে দুই আর গালের দু পার্টি কিন্তু দেখা যাচ্ছে এরকম ছবিগুলো আপনার একটা ছবি তুলতে হবে ছবি তুলে আপনাকে এখানে দিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আমি বাকি কাজগুলো করে দিতেছি প্রথমে আপনি একটা ছবি দিবেন এরকম এখানে একটা হেডলাইন লিখতে হবে হেডলাইনটা কীরকম হতে পারে ধরেন আপনি একটা বিষয় পারেন সেটা লিখতে পারেন ধরেন আমি এখানে লিখতেছি হচ্ছে I'm a professional I am a professional digital marketer and SEO SEO expert SEO expert ex expert expert okay digital marketer এখানে আমি একটা জিনিস অ্যাড করে নিই এখানে সাব কোনো কিছু রাখি আমি digital marketer Instagram Instagram marketer marketer and marketer marketer I am a SEO professional I am a digital marketer professional হবে okay I am a professional digital marketer Instagram marketer marketer হবে okay marketer marketer T R okay marketer লেখা যাচ্ছে না ওকে লেখা যাচ্ছে না নো প্রবলেম লেখা না গেলে আমি অ্যান্ডটা অন্য করে দিলাম marketer okay marketer and SEO expert. Marketer and YouTube এখানে এখানে আলফাবেট তো কোনো কিছু ইউজ করি নাই ওই অ্যান্ডটা লেটার নাম্বার নাম্বার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওকে এখানে এটা কেটে দিই আমি প্রফেশ আই আয়াম ওকে ইনস্টাগ্রামটা কেটে দিই আমি যা দরকার নাই এটাই থাকতে হবে and YouTube expert and Instagram and আর কিছু কাস্টমাইজেশন করা লাগলে আমি পরবর্তীতে করে দেবো সমস্যা নেই and YouTube expert okay I am a professional digital marketer and SEO expert এটা দিয়ে দিলাম এখানে দিয়েছি হচ্ছে ইউজার নেম এটা এটাতে আমি ইনস্টাগ্রামে দুইটা তিনটা গিক রাখবো আর বাকিগুলো অন্য অন্য সার্ভিস দেবো তো আমার প্রথম স্টেপ কমপ্লিট এখানে একটা ছবি দিতে হবে আপনার আপাতত আপনার ছবি ওইটা আমি দিয়ে রাখি পরে এটা চেঞ্জ করে নেওয়া যাবে সমস্যা নাই আপনার ফোন দেওয়া তোলা এরকম ভালো কোনো আচ্ছা। ছবি নাই ফোন দেওয়া তোলা এই ছবিটা আপনার ইয়ের তা নাই এই ছবিটা আপনার মানে এই ডক্টর যে লেখা আছে এটা ছাড়া নাই ওই ছবিটা অনেক আগের কারণ ওই ছবিটা আমি মানে পরবর্তীতে ফোন দিতে করে দেওয়ার পরে ফোনে কিছু ছিল না ওকে ছবি আমি এখন ভালো ছবি ছবির দরকার একটা ওকে ঠিক আছে না থাকলে কিছু করার নাই ঠিক আছে যাই হোক এটা দিয়ে নেবেন একটা তুলে প্রথম আমাদের স্টেপটা কমপ্লিট হয়ে গেল এবার আসি নিচের দিকে আসবে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে আমাদেরকে ডেসক্রিপশনের ভিতরে পাঁচটা অংশ থাকবে আমি কি ডেসক্রিপশন লিখে দিব আপনি লিখতে হ্যাঁ, পারবেন okay congratulation complete your profile on click step okay তো আমি একটা ডিসক্রিপশন লিখে দিই ডিসক্রিপশন লিখতে তো অনেক সময় লাগে আমি একজন আমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার লিখি okay I am an a an a experience পেরিয়েন্স পে রিআইএন্স আই ই সিইডি না এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ডিজিটাল ডিজিটাল কেটার marketer marketer I am expert in expert expert expert in okay এবার আমি বাকিগুলো দিব ফেসবুক ফেসবুক মার্কেটিং মার্কেটিং টিং Facebook marketing Facebook Facebook ad ads ad campaign campaign campaign campaign campaign C M P I G E N campaign campaign Facebook ad campaign Facebook ad campaign Facebook promotion okay Facebook আমি এখানে দুইটা ইউজ করলাম এই এই একটা গিক পাবলিশ হবে এটাতে কাজ পাওয়া যায় ভালো প্রমোশন ওকে আমার মতো আমি লিখে দিই Facebook promotion Instagram insta Instagram marketer মার্কেটারের অ্যামটা বড় হাতের হবে মার্কেটার মার্কেটার তারপরে দেওয়া যায় কি Instagram marketer Facebook marketer YouTube marketer তারপরে দেওয়া যায় হচ্ছে যেহেতু এসির কাজ করবো ওকে ইউটিউব মার্কেটিং দিয়ে দিই YouTube marketing YouTube marketing okay YouTube marketing তারপরে দেওয়া যেতে পারে link building link link link mm, link building link building link building link building uh, facebook twitter instagram linkedin link building um, video editing video editing editing vid editing তারপরে দেওয়া যায় কি vid editing and and graphic designer G R A P A C E না গ্রাফিক্স ওই সিট হয় না এবার নাম সিই গ্রাফিক্স গ্রাফিক্স গ্রাফিক্সটা তো দরকার নেই আমাদের আমাদের দর আমরা হচ্ছে digital marketer okay digital marketing video editing and আর কি দেওয়া যায় video editing and and and and and and Twitter marketing দিয়ে দিই লিঙ্ক বিল্ডিংটা দিছে না ওকে ওকে ওকে এক মিনিট লিঙ্ক বিল্ডিংটা লাস্টে দিয়ে দিই লিঙ্ক বিল্ডিং আরও কিছু অ্যাড করতে হবে লিঙ্ক বিল্ডিং ফুল স্টপ মাঝখানে কিছু দিয়ে দিই Twitter marketing Twitter Twitter marketing Twitter marketing তারপরে দেওয়া যায় হচ্ছে Pinterest marketing Pinterest Pinterest Pinterest marketing marketing এবার থাক এনাফ আর লাগবে না Pinterest marketing video editing and link building okay এগুলো আমি পারি ঠিক আছে প্রথম লিখলাম আমি একজন কি বিষয়ে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে তারপরে আমি পারি হচ্ছে কি কি Facebook marketing Facebook promotion Facebook ad campaign Facebook sorry Instagram marketing YouTube marketing Twitter marketing Pinterest marketing video editing and link building এইগুলো আমি পারি এবার লিখবো হচ্ছে আমাদের দুইটা অংশ হয়ে গেল এবার লেখা যায় আপনি কোথা থেকে ট্রেনিং করতেছেন এরকম কিছু একটা লেখা যায় ওকে কি লেখা যায় I have I have complete কম complete complete complete completed successfully successful fully fully uh, a long long training training tra training training training training from কোথা থেকে আমাদের ইনস্টিটিউট নাম দিয়ে দিলাম from new life learning learning institute sorry sorry sorry sorry institute ঠিক আছে ওকে আমাদের দুইটা তিনটা অংশ কমপ্লিট এবার আসি এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলতে হবে কি লেখা যায় মানে আমি গোপনীয় সব কিছু জানি এই কাজগুলোর উপর তো লেখা যাইতে পারে যে কি লেখা যায় আমি কোনো আমি কোনো ব্যবসা বা সেবা প্রচারের করার জন্য অনেক লোক মানে গোপন টিপস অ্যান্ড ট্রিক্স জানি মানে কৌশল কলা কৌশল জানি ওকে এটা লিখি আই নো আই নো আমি জানি I know many many hidden hidden hidden hidden tips and tricks tips and tricks tricks t r i c k x my tricks yes tricks tricks to to promote মেলা লিখতেছি promote uh, promote any business business or service service ওকে তারপরে বাংলা করে দেখতেছি আমি অনেক কলা কৌশল জানি ব্যবসা প্রচারের ক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টদের সাথে সব পেশাদার এবং পেশাদারভাবে কাজ করি ওকে তাহলে মানে কি able able able to work able to work able to work with with with with with you according মানে সঠিকভাবে কাজ করি আর কি অ্যাকোর্ডিং অ্যাকোর্ডিং বানাম according okay according to to to according to your your targeted targeted targeted uh, targeted prime ti ti আমি দিয়ে দিই প্রাইম আর লোকেশন সরি এখানে টাইম না দিয়ে লোকেশন ইউজ ওকে লোকেশনও দিয়ে দিই location location okay I am very I am I am I am I am না দেখি I am okay I am very professional. I am very professional with my client. My client client and uh, try uh, i try i try i try best uh, best best কি দাও যাক টু ডেলিভারি দিলে হইলে একটা সমস্যা ওকে বড় হাতে দিলে বেটার হবে এটা গ্রামার ঠিক হয়ে যাবে তাহলে আর delivery delivery delivery delivery delivery delivery uh, my work my work okay to him তোমার জন্য টু uh, দ্যাম দেই দি হিম না দিয়ে দ্যাম দেই থিম হইল না দেম ওকে আমি হবে না them them you will be কি দেওয়া যায় আপনি নির্ভরযোগ্য নমিনি এবং সৎভাবে পরিবেশন করা হবে মানে আপনার কাজ সুন্দরভাবে পরিবেশন করা হবে okay you will you will you will be service service service রিলে রিলিভেট রিলিভে কি যেন বলে এটা রে রিলিভেট এটা বানাম কি রিলি অ্যাবিলিটি আমাকে to to to to fix flexibility এটার মানে নমনীয়তা অথবা সৎ সৎভাবে সেম ভাবে এইটুক কপি করে দেই দুইটা একই শব্দ অর্ডে ইউজ করা হয় আর কি সমস্যা নাই দেখুন ভুল মূল হইলে সরি কি যেন দিতেছিলাম F L E X I okay and honest honestly honest honest honestly honestly okay I am waiting. I am waiting. Waiting. Mm. I am waiting uh, for order. For আর লেখা যায় ঠিক আছে ওকে আর জানা এখানে দেখতাম যে I am waiting for I am waiting for your message thank you মানে আপ আমি আপনার বার্তার জন্য অপেক্ষা আসি ধন্যবাদ ঠিক আছে ওকে এটাই থাক দেখি এবার কি লেখলাম মেলাটুক লেখছি রে ভাই গুগল ট্রান্সলেট আছে না আরও যদি কোনো অ্যাডভান্স কোনো কিছু অ্যাড করতে চাও করে নিতে পারবো সমস্যা নাই তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম আমি একজন অভিজ্ঞ digital marketer Facebook marketing Facebook ad campaign Facebook promotion Instagram marketing YouTube marketing Twitter marketing Pinterest marketing video editing link বিল্ডিংয়ের এর বিশেষজ্ঞ ওকে আমি নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউটে সফলভাবে একটি দীর্ঘ প্রশিক্ষণ সম্পন্ন করেছি যে কোনো ব্যবসা বা পরিষেবা প্রচার করার জন্য আমি অনেক লুকানো টিপস অ্যান্ড কৌশল জানি আপনার টার্গেটেড সময় বা অবস্থান অনুযায়ী আপনার সাথে কাজ করতে সক্ষম আমি আপনার আমি আমার ক্লায়েন্টদের সাথে খুব পেশাদার এবং আমি তাদের কাছে আমার কাজ সরবরাহ করার সর্বোত্তম চেষ্টা করি আমি পরিষেবায় নির্ভরযোগ্য এবং নমনীয়তা এবং সততার সাথে সততার সাথে হবেন ওকে এটাই হচ্ছে মূল ডেসক্রিপশন কিছুটা একটু ব্যতিক্রম আসলে কিন্তু আমাদের থিমটা কিন্তু কনসেপ্টটা কিন্তু আমাদের কমপ্লিট বিষয়টা বুঝতে পারছো ওকে তো এটা এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন হয়ে গেল আমি ডেসক্রিপশনটা লিখে আপডেট করে ফেললাম আমাদের ডেসক্রিপশনটা হয়ে গেছে তো এবার আমি নিচের দিকে আসবো এখানে ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ভাষা পারেন সেগুলো এখানে বলতে হবে তো আমি ধরেন এখানে ভাষা দিতে পারেন ইংলিশ দিবেন বাংলা তো পারেনি ইংলিশ ইংলিশ কি দিবেন ফলোয়েন্ট দিয়ে দিবেন ফলোয়েন্ট ইংলিশ ফলোয়েন্ট এখানে দুইটা হয়ে গেছে ওকে বেসিকটা কেটে দিলাম আর বাংলা কি native Bengali Bengali native okay native আর আর কোনো ভাষা জানেন আমরা তো অনেক ভাষা জানি হাজার হাজার ভাষা জানি নো প্রবলেম গুগল মামা আছে না এখানে এয়ারে দিলে সব বলে দিব ঠিক আছে তাহলে হিন্দিটাও দিয়ে দিই হিন্দি ওকে হিন্দি দিয়ে দিই ফ্লুয়েন্ট দিয়ে দিই হিন্দি ফ্লুয়েন্ট ওকে এই তিনটে থাক আপাতত এখানে আপনার কিছু কানেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করলে আপনার ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে ফেসবুক গুগল এগুলো কানেক্ট করে নেবেন টুইটার থাকলে কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে এরকম আসবে ঠিক আছে অটোমেটিক নিয়ে নেবে এখানে বলবে কানেক্ট নাও অথবা এরকম আসবে ঠিক আছে কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করে দিলাম না এবার স্কিল স্কিলটা হচ্ছে আপনি কোন কোন বিষয়টা পারেন সেটা এখানে তুলে ধরতে হবে ঠিক আছে তো আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে আমি আজকে দিব হচ্ছে প্রথমে এসিও এসিও ওকে এসিও দিলাম কি দিলাম এক্সপার্ট প্রথম দিলাম এসিও তারপরে দিব হচ্ছে digital marketing digital marketing expert ठीक है डिजिटल मार्केटिंग एक्सपर्ट তারপরে কি দেওয়া যায় Facebook ad campaign Facebook ad ad expert okay Facebook ad plus Facebook ad campaign লিখি ফেসবুক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন না ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট এক্সপার্ট তারপরে দিব হচ্ছে এখানে আমরা দশটা দিতে হবে ঠিক আছে তারপরে দিব হচ্ছে ফেসবুক প্রমো ফেসবুক মার্কেটিং ফেসবুকটা আমরা বেশি ইউজ করতেছি ফেসবুক মার্কেটিং মার্কেটিং মার্কেটিং আসতেছে না ওকে ফেসবুক এখন এটাতে লিখতে দিবে না মেবি ওকে তাহলে ফেসবুকের আর কোনো কিছু দেওয়ার নাই তাহলে আমি দিয়ে দিব হচ্ছে Instagram YouTube marketing okay YouTube marketing marketing okay marketing expert সব এক্সপার্ট তারপর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লেখবার দেবে কিনা ইনস্টাগ্রাম মার্কেটিং মার লিখতে দেবে না লিখতে দিলে পেন্ডিং লেখা থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখছেন পেন্ডিং লেখা থাকবে তার মানে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট ইনস্টাগ্রাম আপনার ইনস্টাগ্রাম সরি সরি আমি বড় হাতে লিখতেছি কেন Instagram Instagram management okay management management যেহেতু দিতে হবে কিছু করার নাই এক্সপার্ট আর বাকিগুলো দিয়ে দিব হচ্ছে লিঙ্ক বিল্ডিং এগুলো দেখতে আসবে না ভাইয়া ঠিক আছে যে আপনি কোনটা কোনটা expert social media marketing expert social media media marketing expert marketing marketing sorry sorry sorry গেল কই social media media marketing expert okay দিয়ে দিলাম তারপরে কী দেওয়া যায় লিঙ্ক বিল্ডিং দিয়ে দিই link link building building সব expert link building video editing ভিডিও এডিটিংয়েও এক্সপার্ট সব শেখানো হবে নো প্রবলেম কোনো কিছুর জন্য কোথাও যাইতে হবে না গ্রাফিক্স ডিজাইনটাও আমরা মোটামুটি বেসিক দিয়ে দিব graphics graphics design okay design intermediate তারপরে কি দেওয়া যায় প্রোডাক্ট লিস্টিং দিয়ে দিই প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ আছে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টিং এটাও করবেন সমস্যা নাই এক্সপার্ট আর কিছু দেখি অ্যাড করা যায় কিনা যা যা আছে সব দিয়ে দিতেছি সমস্যা নাই সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট লিস্টিং গেছে টুইটার মার্কেটিং দিয়ে দিই পিন্টারেস্ট টুইটার টুইটার মার্কেটিং এটা হবে না hashtag research hashtag hashtag research okay এটাও এক্সপার্ট আর কিছু দেওয়ার দরকার নেই এডিয়ান অফ দিয়ে দিলাম এবার আমরা নিচের দিকে আসবো এডুকেশন এটা যে যেটা দিতে পারে নো প্রবলেম দশটা প্রোফাইল থেকে একটা তৈরি করতে পারবে নো প্রবলেম এডুকেশন এডুকেশন আমি দিয়ে দিব হচ্ছে ধরেন এখান থেকে দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ এখানে দিব হচ্ছে ইউনিভার্সিটি নিউ ওকে একটু কপি করে নিই এত লেখি আমার পছন্দ না নিউ লাইভ লার্নিং কই গেল নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট অ্যাসোসিওস এটা দিব হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা কি যেন কি যেন দিতেছিলাম আমরা okay diploma diploma and digital diploma in digital marketing diploma in digital marketing diploma in digital marketing করছি কত বাইশে শেষ করছি ওকে মোটামুটি হয়ে গেছে new life planning institute Bangladesh okay graduate এত হয়ে যাবে নো প্রবলেম ওকে আমাদের প্রোফাইল কমপ্লিটলি হয়ে গেছে এবার খালি আপনি শুধু ছবিটা অ্যাড করে নেবেন এবার আমি ফোন নাম্বারটা ভেরিফাই করে দিই তো এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট এখানে আমি ক্লিক করব ক্রিয়েট থেকে এখানে কন্টিনিউ ক্লিক করব মানে ফুল ফিল আপ যা আছে সব আমি করে দিতেছি সমস্যা নেই এরপরে শুধু গিক পাবলিশ করতে হবে তো করে দিলাম কন্টিনিউ সরি সরি কোথায় আসলো আবার ওকে কন্টিনিউ ওকে কন্টিনিউ করে আবার কন্টিনিউ করলাম আবার কন্টিনিউ এবার একটা আমার ভোটার আইডি কার্ড আপনার যে ভোটার আইডি কার্ডটা সে নামটা বলেন ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ বুঝি নাই আমি কি আপনার না বানাম বলেন তাহলে হবে এম এম ডি কালাম এই Kalam Kalam Ahmed A Ahmed A H O এক একজনে একটা লেখা আমার এমইডি ওকে হয়েছে ওকে এবার কন্টিনিউ করে ফেলি ছবি দিতে বলতেছে ঠিক আছে ছবি ছাড়া হবে না ছবিটা রিকোয়ারমেন্টের ভিতরেই আছে ছবিটা মানে দিতে ছবিটা কি তাহলে আমি কি আছে আমি ফেসবুকের ছবিটা কি আপাতত হচ্ছে ওই লোগোটা সরিয়ে দেব ফেসবুকের লোগোটা সরাতে পারবেন আমি এটা পরবর্তী চেঞ্জ করা যাবে আপাতত এটা দিয়ে রাখি ঠিক আছে আপাতত আমি দিয়ে রাখি আপনি দ্রুত এটা করে ফেলবেন খুব দ্রুত কারণ ছবির উপর বেস করে কিন্তু অর্ডারগুলো আসবে আচ্ছা ঠিক আছে আমি এটা আপাতত দিয়ে দিলাম এটা দ্রুত চেঞ্জ করা উত্তম ছবির উপর ক্লিক করলাম ওকে এবার নেক্সট করে ফেললাম কন্টিনিউ এবার বলতেছে আপনি কি বিষয়ে দক্ষতা অবশ্যই আমার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোন কোন বিষয় পারে SEO social media marketing local listing দরকার নাই ই কমার্স মার্কেটিং তারপরে পারেন হচ্ছে না মানে সবই পারি আমরা ভিডিও মার্কেটিং তারপরে দিতে পারি হচ্ছে ওকে মার্কেটিং স্ট্র্যাটাজি আর দিতে দিবে না ওকে এটি দিয়ে আমি এবার ডান নেক্সট করে ফেলবো নেক্সট ওকে বলতেছে পাঁচটা দিতে আমি কটা দিছি তাই তো দিছি mobile advertising email marketing content marketing music promotion okay এক দুই তিন চার পাঁচটাই তো আছে স্ট্রং ঠিকই তো আছে এটা দেওয়া তো দরকার নাই উদয় এটা দিব কেন একুশ বাইশ এবার নেবে এবার নিচে ফেসবুকগুলো কানেক্ট করে নেবেন ফোন নাম্বারটা ভেরিফাই করে দেই ফোন নাম্বার একটা ফোন নাম্বার দেই নাম্বারটা বলেন তো আবার zero seven two five nine eight one three seven five okay একটা মেসেজ চলে গেছে দেখেন আমাকে কোডটা দেন পাইছেন hello hello seven zero six okay submit আমাদের অ্যাকাউন্টটা টোটালি কমপ্লিট হয়ে গেলে একটা সিকিউরিটি কোশ্চেন যেটা যদি কোনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সলভ করা যাবে এটা আমি শুধু আপনার নাম দিয়ে দিলাম বড় তামিম তামিম ঠিক আছে আমার নাম ওকে এটা দিয়ে দিলাম ফিনিশ করে ফেললাম ওকে ডান আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ পঁচাশি পার্সেন্ট হয়ে গেছে আপনি বাকি দুইটা এই লিঙ্কগুলো করে নিলে মোটামুটি নব্বই পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এবার আমি কন্টিনিউ করে ফেললে ফিনিশ করে দিলে মূলত গিকের অপশানে চলে আসবে আমাদের কাজ শেষ মোটামুটি অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ঠিক আছে তো আমি এটা আমি ডিলিট করে দিলাম আমার এখান থেকে আমার ব্রাউজার থেকে আমার এটার প্রয়োজন নাই আপনি করে নেবেন বাকিটুকু ঠিক আছে আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই শেষ